futureforest.com. com. <laughs> পুলিশের আঙুল চষবে পুলিশ আঙুল চষবে যে ভাবার কোনো কারণ নেই বিএনপির ভাইরা দুই সালে যে নির্যাতন যে অত্যাচার করেছে বাংলাদেশের আর কোন ক্রিমিনালও ছিল না চোর ডাকাতও ছিল না একশো ছিল আমরা আইন বিভাগকে বিচার বিভাগকে খাটো করতে চাই না আমরা বলেছি যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাদে এইরাম ঘটনা ঘটতে পারে না